ভালোবাসা নাটকেই সত্য বাস্তবে সবাই বেমান ভাই জীবনে টাকার দরকার আছে ভাই কিন্তু টাকাই জীবন না ভাই টাকাই জীবন না আল্লাহর কসম ম্যাডাম অনেক ভালোবাসি স্যার আমি খুব বিপদে আছি স্যার আমার লাইফ রিস্কে কিসের রিস্ক না মানে আমি একটা মেয়েকে খুব বেশি ভালোবাসি আর আমরা বিয়ে করতে চাই এখানে কেন কাজী অফিসে যান স্যার ওর বাবা অনেক কাউকে একজন উনি যদি জানতে পারে আমাকে মেরেই ফেলবেন এর বাবার নাম কি গোলাম দস্তগীর तुमसे मोहब्बत है तुमसे मोहब्बत है আমি জানলে কষ্ট পাবো সেজন্য লুকাই আরেকটা প্রেম করছে বাবা কি ভালোবাসা যেই মাইয়া গো সাদি হইছে একবারে খাস বাংলায় হাঙ্গা হইছে তোমরা একটা কথা শুনো যেই জামার লগে পাঁচ বছর থাইকা শান্তি পাও নাই আরেক জামার কাছে যে বালটা পাইবা